অচিরেই সারা পৃথিবীতে ইসলাম বিজয়ী হবে অন্য কোন ধর্ম থাকবে না বিজয়ী করবেন কে আরো যদি পারেন আল্লাহর পরিচয় জানেন কোন আল্লাহর সাথে তোমরা শরীক করো যারা সেরেক করে এদের মতো মূর্খ আল্লাহ জমিনে কোন জানোয়ার না কোন আল্লাহ বলুন তো আল্লাহ কতটুকু একটু চিন্তা করে একটু চিন্তা করেন আল্লাহকে নিয়ে পৃথিবীর সবচেয়ে বড় আকাশ গবেষণাগার হল নাসা নাসাতে গিয়েছি আমি অনেকবার আমি বললাম ফুলের টিয়ার নিয়ে বলতে হাউ বিগ ইট ইজ বড় বড় বৈজ্ঞানিক তিরিশ বছর চল্লিশ বছর আসা গবেষণা করছে আকাশ নিয়ে বললাম হাউ বিগ ইজ স্কাই আকাশটা কত বড় ডেয়ার নেই একজন বলছেন we don't have any imagination how but we can tell you the little scenario of আকাশের সামান্য চিত্র আপনাকে বলতে পারি এর নেই there is so many black hole in আকাশে অনেকগুলো কালো গর্ত আছে আমি এটা কারো অর্থ নয় আকিয়ার 75 নম্বর আয়াতে বলছেন এগুলো হলো তারা যেখানে পড়ে যায় বছর আগে এই যেখানে তারা পড়ে যায় এটা সম্পর্কে কথা বলছেন কে এখন নাসা বলছে আমরা বছর গবেষণা করে আকাশে কিছু বল পেয়েছি এখন বলছিস তার অবিন এখন চেঞ্জ করে এখন দেখো বলে না ইস্তার তারা পড়ে না আপনি দেখবেন তারা হঠাৎ করে তারা নাই ওখানে পড়ে গেছে এরকম গর্ত আকাশে আসে এক একটা গর্তের ভিতরে যে তারা একবার পড়ে আর বেড়ে আসতে পারে না পর্যন্ত বেরোবে না কত বিশাল গর্ত কত বিশাল তারা পড়ার যাবে একটা ছোট্ট তারা তেরো লক্ষ দুনিয়া চেয়ে অনেক বড় আর আল্লাহ মাথায় ফেলবে না কোটি সেল মাথার ভিতরে ঢুকবে না আল্লাহ কত এই আকাশটা প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে হাতের রিং এর মতো এত ছোট দ্বিতীয় আকাশটা তৃতীয় আকাশ তৃতীয় আকাশটা চতুর্থ আকাশ চতুর্থ আকাশ পঞ্চম পঞ্চমটা ষষ্ঠ ষষ্ঠটা সপ্তম এই সবগুলো আকাশ আল্লাহর কুরসির কাছে হাতের রিঙের চেয়ে ছোট ওয়াল কুরসির আকাশ ওঠে এই কুরসি হলো যেখানে আল্লাহ পা রাখেন কি রাখেন আল্লাহর পা রাখার জায়গা আকাশ সে আল্লাহ কত বিশাল কত বিশাল আল্লাহ কত বিশাল সেই রাসুল বলছেন সাত আকাশ সাত জমিন যদি আল্লাহর হাতে রাখা হয় সাতটা সরিষা দানার চেয়ে ছোট মনে হবে সে আল্লাহর সাথে মানুষ সেরে করে ইসা আলাহিসাল্লাম একজন আল্লাহর গোলাম لتجدن أشد الناس مودة للذين قالوا والذين الذين نصارى ভালোবাসার দিক থেকে যারা খ্রিস্টান তারা মুসলমানদের অনেক কাছে কে বলছেন কে বলছেন